thank you ছবিটাই দেখেছি তোমায় প্রেমের কবিতায় লিখেছি তোমায় সামনে দাঁড়ালে দু হাত বাড়ালে উদাসী শব্দগুলো ভাষা খুঁজে পায় মনেরই ছবিটায় দেখি যে তোমার প্রেমেরই কবিতায় লিখি